সালাম আলাইকুম আমার হাতে যে পাসপোর্টগুলো দেখতেছেন সেই পাসপোর্টগুলো আমার এক বাংলাদেশি ভাই যার নাম হচ্ছে সোহেল ভাই তিনি আমাকে দিয়ে যান কারণ হচ্ছে উনি ইউরোপের ভিসা পেয়ে যান স্পেনের ভিসা পেয়ে যান আর ওনার এই লম্বা প্রসেস ওনার ভিসা অ্যাপ্লিকেশন প্লাস ভিসা পাওয়া পর্যন্ত লম্বা একটা প্রসেস এই লম্বা প্রসেসের মধ্যে আমি মোটামুটি একটু ইনভলভ ছিলাম ওনার সাথে সবসময় বিভিন্ন সময় কথা বলতাম আজকে ওনার এই ভিডিওর মধ্যে থাকার কথা ছিল বাট উনি আসলে একটা ট্রেনিং সেশনের জন্য ব্যস্ত যার কারণে আমার এই ভিডিওর মধ্যে থাকতে পারেনি আর সোহেল ভাই হচ্ছে কাতারে চাকরি করেন উনি একটা কোম্পানির ট্রেনিং ম্যানেজার হিসাবে কাজ করেন উনি শুধু কাতারে ট্রেনিং দেন উনি বিভিন্ন দেশে যান বিভিন্ন জায়গায় ট্রেনিং করানোর জন্য সোহেল ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি আমার ভিডিওগুলো দেখেন এবং উনি আমাকে একবার নক করেন যে ভাই আমি তো আসলে অ্যাপ্লিকেশন করতে চাই আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব কি কি ডকুমেন্ট সেখানে লাগবে তো উনি আমার কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ নিতেন আর আমিও আমার সাধ্যমতো চেষ্টা করতাম ওনাকে পরামর্শ দেওয়ার তো উনি সমস্ত ডকুমেন্টস কালেক্ট করার পরে উনি একদিন আমার বাসায় আসেন বাসায় আসার পর আমাকে সমস্ত ডকুমেন্টসগুলো দেখায় তো ডকুমেন্টসগুলো দেখানোর পর উনি আসলে অনেক ডকুমেন্টস কালেক্ট করেন কারণ উনি স্পেন যেতে চান স্পেনে ওনার বার্সেলোনা থেকে একটা ওনার ইনভাইটেশন লেটার আসে সেটা হচ্ছে উনি একটা ট্রেনিং সেশন সেখানে অ্যাটেন্ড করবেন তো সমস্ত ডকুমেন্টস নিয়ে আসার পর আমি দেখলাম যে না অনেক ডকুমেন্টস ওনার স্ট্রং ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্টের থেকে অনেক বেশি ডকুমেন্টস উনি কালেক্ট করেন তো আমি বললাম যে সমস্যা নেই আপনি ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে সাবমিট করেন তো উনি নভেম্বর অক্টোবরের আঠাশ তারিখ সেখানে বিএলএসে গিয়ে সাবমিট করেন ওনার ডকুমেন্টসগুলো সাবমিট করে আসেন আসার পরে লম্বা একটা সময় আসলে উনি অ্যাপ্লিকেশনের কোনো নোটিফিকেশন পাচ্ছিলেন না অর্থাৎ কোনো ওখান থেকে কোনো নোটিফিকেশন পাচ্ছিলেন না যে please collect your passport office থেকে সাধারণত বলা হয় যে পনেরো দিনের মধ্যে নোটিফাই করা হবে বাট ওনার একটা লম্বা সময় হয়ে যায় অর্থাৎ প্রায় এক মাসের কাছাকাছি উনি আসলে কোনো মেসেজ ওখান থেকে রিসিভ করে নেয় এর ফাঁকে আমরা যারা অ্যাপ্লিকেশন করি ওনার অনেক পরে আমরা অ্যাপ্লিকেশন করি আমি এবং আমার এক ফ্রেন্ড যারা একসাথে অ্যাপ্লিকেশন করি এবং আমাদের ভিসাও চলে আসে তো যার কারণে আরও বেশি মানে চিন্তিত হয় যে আসলে সবার আমার পরে যারা অ্যাপ্লিকেশন তারাও ভিসা পেয়ে গেল আমি এখনও কেন পেলাম না তো এই মাঝখানে উনি বিভিন্ন সময় আমার সাথে ফোনে কথা হতো বিভিন্ন সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট আমাকে জিজ্ঞেস করতো যে ভাই আসলে আমাকে ভিসা দিবে কি না কী কী কারণে ভিসা রিফিউজ হতে পারে এটা কি আপনি কি কাউকে জানেন যে এত লম্বা সময়ের পর কেউ ভিসা পাইছে মানে প্রত্যেক সিঙ্গেল যেগুলো ওনার ডাউট ছিল সেই ডাউটগুলো আমাকে বলতো তো আমি সবসময় ওনাকে একটা বিষয়ে আশ্বাস করতাম যে আপনি অবশ্যই ভিসা পাবেন কেন পাবেন না আপনার ডকুমেন্টসগুলো আমি দেখছি ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই সুতরাং আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন তো এরকম একদিন দুই দিন পর পরে আমার সাথে কথা হতো তো ফাইনালি আসলে উনি ওয়েট করতে করতে উনি এর ফাঁকে যে কাজটা করেন সেটা হচ্ছে যে উনি স্পেনের অ্যাম্বাসিতে মেইল করে যে আমি আমার ডকুমেন্টসটা সাবমিট করি আঠাশ তারিখের অক্টোবরে তো এখন পনেরো দিনের অনেক বেশি হয়ে গেছে তো এখন আমি কেন মেসেজ পাচ্ছি না এই বিষয়ে উনি একটা মেইল করে ওদেরকে এবং ওখান থেকে তারা তাকে রিপ্লাই করে যে স্টিল ইজ আন্ডার প্রসেস তো আমরা যখন রেডি হবে তোমাকে অবশ্যই নোটিফাই করব বা বিএলএস তোমাকে নোটিফাই করবে তো তারপর ফাইনালি তা সে আসলে মেসেজ পায় চার তারিখে যেহেতু উনি পাঁচ তারিখ এখান থেকে ফ্লাই করার কথা তো উনি চার তারিখে মেসেজ পায় যে please collect your passport finally উনি যায় এবং সেখানে গিয়ে উনি পাসপোর্টটা কালেক্ট করে এবং আমাকে প্রথম ফোন করে যে ভাই আসলে আমার ভিসা হয়ে গেছে তো আমি আপনাদেরকে ভিসাটা একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সোহেল ভাই আর এটা হচ্ছে সোহেল ভাইয়ের ভিসা ভিসার ডিটেলসটা যদি আমি আপনাদেরকে বলি ওনার ভিসাটা ইস্যু হয়েছে নভেম্বরের চার তারিখে অর্থাৎ যেদিন ওনাকে পাসপোর্টটা দিয়েছে সেদিনই ওনার ভিসাটা ইস্যু ইস্যু হয় এবং ওনার ভিসার মেয়াদ হচ্ছে এক এক দুই অর্থাৎ প্রায় দুই মাস দুই মাস থেকে দুই দিন কম তারপর এটা হচ্ছে ওনার ওয়াইফের পাসপোর্ট আর এটা হচ্ছে ওনার ওয়াইফের ভিসা স্পেন ভিসা আর ওনার ওয়াইফের ভিসার মেয়াদটাও হচ্ছে ওনার ওয়াইফের ভিসা ইস্যু হয় তিন তিন নভেম্বর অর্থাৎ সোহেলবের ভিসার একদিন আগে ওনার ওয়াইফের ভিসাটা ইস্যু হয় এবং ওনার ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ এক দুই হাজার বাইশ সোহেলবের ভিসার মেয়াদ হচ্ছে এক তারিখ জানুয়ারির আর ওনার ওয়াইফের ভিসার মেয়াদ হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ চার দিন বেশি তারপর এটা হচ্ছে ওনার সোহেলবের বাচ্চার পাসপোর্ট কিউট একটা বাচ্চা আর এটা হচ্ছে সোহেলবের বাচ্চার ভিসা এবং সেই ভিসাটার মেয়াদ হচ্ছে ভিসাটা ইস্যু হয় তিন তারিখ ওনার সোহেলবার ওয়াইফের ভিসার সাথে একই দিনে ইস্যু করে ওনার বাচ্চার ভিসাটা এবং এই ভিসার মেয়াদ হচ্ছে দুই দুই দুই হাজার বাইশ সোহেলবার ভিসার মেয়াদ হচ্ছে এক এক দুই হাজার বাইশ অর্থাৎ জানুয়ারির এক তারিখ পর্যন্ত আর সোহেলবার ওয়াইফের ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত বাট ওনার বাচ্চার ভিসার মেয়াদ হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তাকে এক মাসের বেশি ভিসা দিছে তো এটা ছিল সোহেল ভাইয়ের ভিসা এবং সোহেল ভাই আসলে শুরু থেকে একটু কনফিউশনের ভিতরে ছিল যে আসলে আমি ভিসা পাবো কি পাবো না তো আমি যেহেতু ওনাকে বারবারই বলছি যে ভাই আপনি অবশ্যই ভিসা পাবেন ফাইনালি উনি ভিসাটা পেয়ে যায় আসলে তো আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন মিডল ইস্ট থেকে মিডল ইস্ট বলতে আপনারা সবাই যেটা বোঝেন Dubai Qatar Saudi Arabia Bahrain Kuwait Oman এই দেশ থেকে যারা ফ্যামিলি ভিজিট ভিসার জন্য ইউরোপে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদেরকে কী কী ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হবে নর্মালি আমরা যারা সিঙ্গেল যেতে চাই তাদের যে ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টস সেম ডকুমেন্টসই লাগবে সাথে সাথে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাদের অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করে নেবেন আর সাথে সাথে তাদের জন্য ইন্স্যুরেন্সটা আপনার করে নিতে হবে সেখানে তাদের নাম থাকতে হবে এবং আপনার হোটেল বুকিংটাও তাদের নামে করে নিতে হবে প্লাস তাদের জন্য তাদের নামে এয়ার টিকিটও বুক করতে হবে তো একদমই সিম্পল প্রসেস অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন সাথে সাথে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চারও এই ডকুমেন্টসগুলো আপনি সেখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিলেই আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ডকুমেন্টসটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হতে হবে অর্থাৎ আপনি যে ডকুমেন্টস সেখানে সাবমিট করেন সেই ডকুমেন্টসগুলো একটু স্ট্রং হতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো যদি স্ট্রং হয় এবং সঠিক হয় আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ